এই রমাজান মাসে সবাই ক্ষমা পায় বাট হাদিসে এসেছে চার ধরনের ব্যক্তি আছে এমন যাদেরকে আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করেন না গোটা বিশ্বের সমস্ত মুসলমানদের গুনাহকে আল্লাহ রব্বুল আলমিন সাধারণভাবে ক্ষমা করে দেয় but they are four categories of people Allah will not give them in the month of Ramadan কয় ধরনের ব্যক্তি মার্শাল্লাহ চার ধরনের ব্যক্তি ক্ষমা পাবে না অতবে এই চারটা ব্যাড কোয়ালিটি থেকে বেঁচে থাকার দরকারটা আছে না নাই নাম্বার ওয়ান সেই ব্যক্তি ক্ষমা পাবে না যেই ব্যক্তি আব্বা আম্মার সঙ্গে খারাপ ব্যবহার করে সে মাফ পাবে না অনেক যুবক আছে দেখবেন আজকাল আমাদের সমাজে এরা নারীর পাল্লায় পড়ে গার্লফ্রেন্ডের পাল্লায় পড়ে মায়ের সঙ্গে বাপের সঙ্গে গোলামের মতো ব্যবহার করতে শুরু করে দেয় তুমি কোন মেয়ের পাল্লায় পড়ে আব্বা আম্মাকে ভুলে গেলে মুরব্বী আব্বা জানকে আঘাত দিয়ে কথা বলে এক একটা কথা বাবার বুকে গিয়ে আঘাত করে যুবক মাথায় রেখো একটা কথা যে যুবক আব্বা আম্মার সঙ্গে খারাপ ব্যবহার করে আল্লাহ সবাইকেও মাফ করলে ওই যুবককে মাফ করবে না যে যুবক তার আব্বা আম্মার সঙ্গে রুডলি বিহেভ করে নাউজুবিল্লাহ বলে আর সামনে আসছে রমাজান আব্বা আম্মার সঙ্গে ভালো ব্যবহার করার দরকারটা অলওয়েজ অল দ্য টাইম আছে না নাই আল্লাহ প্রত্যেকটা যুবককে আব্বা আম্মার সঙ্গে ভালো ব্যবহার করার তৌফিক দান করুক প্রণামী হাদিস অনুযায়ী নাম্বার ওয়ান সেই ব্যক্তি রমাজান মাসে ক্ষমা পাবে না যে হচ্ছে আকুন লিল ওয়ালিদাইন আব্বা আম্মার অবদ্ধ সন্তান নাম্বার ওয়ান নাম্বার টু সেই ব্যক্তি ক্ষমা পাবে না যে হচ্ছে মুদমিনু খামরিন নেশাগ্রস্ত মদ খায় আজকাল তো সমাজে গাঁজাখোরের কোনো অভাব নাই ইয়াবা গাজা কি যে একটা বাজে অবস্থা আমাদের সমাজের ভেতর হয়ে গিয়েছে আপনার কোনো ধারণা নাই সামনে আসছে রমাজান মাস দেখবেন মানুষ রোজাও রাখবে তারা বিও পড়বে তারা বীর পড়ার পরে দেখবেন ধুমাইয়া মোড়ের দোকানে বিড়ি আনতেছে না এরকম লোক নাই আছে আছে এই লোকগুলো যখন রমাজান মাসে আল্লাহওয়ালা হয়ে যায় যখন এদের দিকে তাকাবেন আমি কোনো ক্রিটিসাইজ করছি না দেখলে মনে হবে ইয়ার আভি কে আভি জান্নাত সে ভাগ না আমি কিন্তু রোজা রেখে বিড়িয়েও টানে মানুষের নামে গিবত করে বেড়ায় তারা দুই নাম্বার রোজা রেখে যে ব্যক্তি নেশা করে যারা নেশাগ্রস্ত সব সময় মদ খায় বিড়ি খায় নেশাগ্রস্ত এদেরকে আল্লাহ রমাজান মাসে ক্ষমা করবে দুই নাম্বার তিন নাম্বার তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন কখনোই ক্ষমা করবেন না রমাজান মাসে যারা তাদের হৃদয়ে বিদ্বেষ পোষণ করে বিদ্বেষ আজকাল আমাদের বাংলাদেশে তো অহংকার বিদ্বেষ নাই অহংকার এক জিনিস বিদ্বেষ আর এক জিনিস অহংকার হচ্ছে নিজেকে বড় মনে করা আর হিংসা হচ্ছে আর একজন উন্নয়ন সহ্য করতে না পারা কথা কি নগর ভাইরা বোঝা যায় যায় যায় যায় রমাজান মাস সামনে আসছে হৃদয়টা পরিষ্কার থাকবে যে যত উন্নয়ন করুক আমাদের কথা একটা আরব আমার ভাইকে তুমি আরো উন্নয়ন করার তৌফিক দান করো আমার ভাইকে তুমি আরো সম্মান দিয়ে দাও আপনি যখন ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ তার জন্য কবুল করার আগেই আপনার জন্য দোয়াটা কবুল করে নেবেন জোরে পড়েন সুফহান আল্লাহ সামনে আসছে রমাজান হৃদয়ে কোনো বিদ্বেষ জোরে বলেন থাকবে হিংসা আল্লাহ কবুল করুক পড়া আমিন সর্বশেষ যে ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন রমাজান মাসে ক্ষমা করবে না সে হচ্ছে সেই ব্যক্তি যে আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে আজকাল সামান্য এক কাঠা জমির জন্য ভাই ভাইয়ে মারামারি নাই নাই নাই নাই নাই নাই শুধু কি মারামারি জায়গায় মার্ডার করে ফেলে চিল্লা কর ঠেকে না এই আত্মীয়তার সম্পর্ক যে বিচ্ছিন্ন করে ফেলে আল্লাহ রব্বুল আলমিন তাকে মাফ করেন না এই জন্য যাদের ঝগড়া হয়ে গিয়েছে মারামারি হয়ে গিয়েছে রমাজান মাসের আগেই মিটমাট করে ভালোবাসা নিয়ে সমাধান করার দরকারটা আছে না নাই আল্লাহ এই চারটা বাজে গুণ থেকে এই জাতিকে হেফাজত করুক সকলেই মন খুলে পড়না আমিন আল্লাহ প্রত্যেকটা যুবককে প্রত্যেকটা মাকে প্রত্যেকটা বোনকে এই চারটা বাজে অভ্যেস থেকে বেঁচে বেঁচে চলার তৌফিক দান করুক পড়না আমিন